음, 아. আজকে আমি স্কুল যাবো না আজকে আমি বাড়িতে আরাম করব। আমি তোর বাবা তোকে কিছু বলবে না বাড়িতে শুধু আমার কথা চলে আমি হচ্ছে বাড়ির ডন কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে para আবে তুই তো বলেছিলিস আজকে স্কুল বন্ধ আহ আ পেটে যন্ত্রণা হচ্ছে আমার উ ও কি পেটে লাগে রে বাবা আমার কি পেটে লাগে রে আ হ্যালো ডাক্তার আমার ছেলের পেটে যন্ত্রণা হচ্ছে হ্যাঁ হ্যাঁ জলদি আসো হুম আবে জলদি আই জলদি ডাক্তার আসছে বাবা চুপ কর মনে হচ্ছে বাসনের পেটে যন্ত্রণা হচ্ছে তুমি ধরো কি আমি একটু শরবত নিয়ে আসি স্যার আবে তুই ধরা কে না তুমি নাও আবে নে কে না তুমি নাও আবে হাট আরে তুমি নাও না হ্যাঁ হুস পাপা জিতে গেছে পাপা মিলে আমাকে পুরো জ্বালাতন করে মারছে আমি কি ভেতু আরে আমি কি জানি তুমি ভিতু না ভিতু না মনে হচ্ছে তোমরা বাংলা একটু কম জানো আমার মানে হচ্ছে আমি কি ভেতরে আসবো আমি ডাক্তার চাটু যাকে ধরি চেটে পুচে খেয়ে নেই আসো ডাক্তার ভেতরে আসো আবে কুত্তা কামড়াবে নি তো না এ কামড়াবে না আসো আচ্ছা এটা বলো এ কুত্তা না কুত্তি আরে তুমি বাচ্চা দেখতে আসছো না কুত্তি আরে ওটা কিছু নয় কুত্তা কামড়ালে আমাকে প্রচুর ভয় লাগে আর কুতিয়ে কামড়ালে আমাকে ভয় লাগে না আরে এটা তো কুত্তি কামড়া মুন্নি কামড়া লে কামড়া লে কামড়া রে ও বাবা মজা এসে গেছে এটা তো কুত্তা আরে মারে দিচ্ছে রে এইবার কিভাবে বাইরের জগতে মুখ দেখাবো আরে আমার ইজ্জত লেলিছে রে এইবার আমার কি হবে রে আরে এটা তো কুত্তি আর তাহলে তো মজা চলে আসছে ও আওয়া আওয়া আরে এটা কুত্তি নয় কুত্তা আই আম্মা আমার তো রে আরে এটা কুত্তা হোক কিংবা কুত্তি তো পেয়েছে জবাব বাহ বাচ্চাটা একটু ইন্টেলিজেন্ট আচ্ছা, হ্যাঁ এটা আমার বাচ্চা তাই বলছি তোমার নাম কি হাড়ি বাহ বাহ কি নাম মুখ যেরকম নামটাও সেরকম এইবার বলো কার পেটে যন্ত্রণা হচ্ছে ডাক্তার আমার পেটে যন্ত্রণা আছে ও বাবা রে আরে তার মানে একে তো ইঞ্জেকশন দিতে হবে পদে না বাবা রে বাপ রে বাপ শুই নয় শুই নয় ইঞ্জেকশন নয় ও ডাক্তার বাবু ইঞ্জেকশন নয় আমাকে প্রচুর লাগবে আবে তুই তো বলছিলিস যে তোর পেটে যন্ত্রণা হচ্ছে বাবা মিথ্যা কথা বলেছিলাম ওরে বাপ বাপ বল তুই তাহলে স্কুল না যাবার বাহানা এটা করছিস চল ডাক্তার লাগা আগে ডাক্তার আঙ্কেল ছেড়ে দাও আরে লাগা আগে না ডাক্তার ইঞ্জেকশন দাও না আবে মার একে ইঞ্জেকশন মার গাঁতে তো হবেই ডাক্তার বাবু তোমার ইঞ্জেকশন বেহুশের ইঞ্জেকশন তুমি নিজেই নাও করতে শপথ রইল আম্মা কি বলে দিয়েছে এইবার তো আমাকে উপরওয়ালাও বাঁচাতে পারবে না বেহুশের ইঞ্জেকশন নিতে আবার ডাক্তার আর কথা শুনিস না ওরে বাবরে কি শপথ দিল রে এ হচ্ছে বেহুসের ইঞ্জেকশন আবে না ডাক্তার আবে ডাক্তার अबे लिसना भाई अबे ओ बाप रे आ की मौज उरे